সমস্ত মানুষকে নিয়ে জাতি

ওনার সাথে সাতজন সন্ন্যাসী ছিল এই সাতজন সন্ন্যাসী খুলনা সভাশ্রম থেকে যে মহারাজ বীরেন্দ্র এসেছেন হয়েছেন সুদূর আশাশুনি থেকে এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়